দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বয়সের ভারে আমরা নুয়ে পড়ি অনেকেই আমাদের ভিতরে অনেকেরই বদ্ধমূল ধারণা থাকে যে নির্দিষ্ট কিছু বয়স হলে বা যাদের বয়স একটু বেশি হয়ে যায় তখনই কেবলমাত্র এই ব্যথা বা বাদ ব্যথা এই জাতীয় সমস্যাগুলো আসে এখন তো আমি একদম ইয়াং মানুষ আমার কিসের ভয় দর্শক এই কথাটা মোটেও ঠিক না ব্যথা জীবনের যে কোনো সময় হতে পারে অসুস্থ আপনি জীবনের যে কোনো সময় হতে পারেন অনেকে আছে ইয়াং অবস্থায় ব্যথাতে এতটাই নুয়ে পড়েন চিকিৎসা করার আর ইচ্ছা শক্তিও থাকে না বয়সের ঘরে নুয়ে পড়েও অনেকেই আছেন যারা এই ধরনের সমস্যাকে সমস্যায় মনে করেন না জীবনের শেষ দিন পর্যন্ত তারা যুদ্ধ করে যান তাদের একটাই কথা আমি সুস্থ থাকবো যতদিন বাঁচবো সুস্থভাবে বাঁচবো ঠিক তেমনি একটি উদাহরণ আজকে আপনাদের সামনে এনে হাজির করেছি দর্শক আসুন একটু ওনার সাথে পরিচিত হই কথা বলি ওনার সাথে কি ধরনের সমস্যা ছিল আজকে উনি কেমন আছেন আসসালামু আলাইকুম মা আপনার নামটা একটু বলেন আমাদের আমার নাম মাহমুদা বেগম মাহমুদা বেগম বাসা কোথায় আপনার আমার পরিবারের ঠিকানা হলো ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ, থাকি এখন সিলেটে সিলেটে কি পারপাসে থাকে সিলেটে আমার প্রয়োজন বলতে না আমার ছেলে আছে আচ্ছা ছেলে সিলেটে থাকে সেই সুবাদে আপনার আচ্ছা, ছেলে থাকে কারণ আমার তো একটা ছেলে একটা মেয়ে আলহামদুলিল্লাহ তো ছেলে সিলেটে আছে আমি ঢাকায় আপনার বয়স কত খেয়াল আছে আপনার আমার বয়স পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর সারা জীবন গৃহিণী ছিলেন না আমি শিক্ষকতা শিক্ষকতা করেছেন কোথায় শিক্ষকতা করেছেন গ্রামেতে সদরের ইয়েতেই আচ্ছা। তার মানে দীর্ঘ একটা সময় মানুষ ঘরের কারিগর হিসেবে ছিলেন তার মানে অনলাইনে হয়তো অনেকেই যারা দেখছেন তার ভিতরে অনেকে হয়তো এই মহিষীকে আপনারা ছিলেন তাদের ওনার ছাত্র বা ছাত্রী যাই বলেন অনেকেই হয়তো আছেন তারা হয়তো দেখছেন তো যখন আপনার এই সমস্যাটা শুরু আমরা জানি যে আপনার ব্যথাজনিত সমস্যা আপনি দীর্ঘদিন যাবত ভুগেছেন যেটার জন্য আপনি পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে এসেছেন কি হয়েছিল আমাদেরকে যদি একটু প্রথম থেকে বলতেন আপনার আমার তোমার ব্যথা তো জব করি অনেক রকমের রাস্তাঘাটে পার হতে হয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তারপর হঠাৎ একদিন পায়ে মানে পায়ের মানে প্রথম সমস্যা ঘোরালিতে এবং মাঝামাঝি আচ্ছা। হাঁটুতে রিক্সায় উঠতে পারি না নামতে কষ্ট হয় তারপরে নিচু হয়ে বসতে পারি না আচ্ছা। তার এগুলো করে মনে করেন মেডিসিন ডাক্তার দেখালাম বিভিন্ন অর্থোপেডিক দেখালাম তো সবাই বলতে হাট হয়ে গেছে বিভিন্ন অসুখ দেখা তো ওষুধ দিয়েছে খেয়েছি তারপর হালকা একটু লাগাও হয়েছে তো তারপর দেখা গেছে কি মানে ব্যথার আবার হাতে বেচা একটু একটু হয় তখন টাকাটা এইসব চিকিৎসা করে গেছি আচ্ছা। তো যাই হোক এভাবে কিছু চলছি যখন হাতে ব্যথা শুরু হলো হাতে ব্যথা বলতে মনে করেন আঙ্গুল করেছে ব্যথা করছে গুলা আচ্ছা। আঙ্গুল করছে তারপরে ঢাকা তো ডাক্তার দেখালাম হচ্ছে নিউরোলজিস্ট দেখায় ওষুধ খাইলাম অনেক খাওয়ার পরে একটু ভালো কমিয়েছিলাম কিন্তু হঠাৎ করে দেখা গেল কি গত সেপ্টেম্বরে আমি যখন সিলেটে আমার গা দুই ঘাড়ে ব্যথা আচ্ছা কাজে ব্যথা কাজে ব্যথা থেকে আস্তে আস্তে আস্তে সমস্ত হাত হয়ে গেছে আচ্ছা। আস্তে আস্তে করে ফুলে গেছে আগে যেরকম গ্লাস বা প্লেট কোনো কিছু যখন শক্ত করে ধরতে পারতেন এখন আর আগের মতো ধরতে মুট করতে গেলে এখন ব্যথা হচ্ছে মুট করে হাঙ্গর আমি বাঁকাই আনতে পারি না বাঁকাই আনতে পারছি না আর যদি আমরা হাত বাঁকা করতে না পারি আমি নিজের হাতে ভাতও খেতে পারি না না কিচ্ছু বাঁচা পারি না আচ্ছা। আর ব্যথায় হচ্ছে বেশি সারাক্ষণই একটা সারাক্ষণই ব্যথা দিন রাত সারাক্ষণই ব্যথা ঘুমা না উঠতে পারি না বসতে পারি না ঘরে তো ওঠা নামা করতে হয় আচ্ছা। পাশ খেতে হয় আমার তো অবস্থায় তাই ওখানে ডাক্তার যারা ছিল তাদেরকে মেডিসিন ডাক্তার দেখালো বাচ্চার ডাক্তার দেখালো বিভিন্ন ডাক্তার দেখানোর পরে তারা পরীক্ষা নিরীক্ষা করে কিছুই বিশেষ পাইল না আচ্ছা। না পাই বললো যে হয়তো হালকা বাদ থাকতে পারে অথবা রক্ত শুরু থাকে আচ্ছা। যাই তারা তাদের মতো করে ওষুধপত্র যাই কিছু দিচ্ছে ওষুধ কমই দিচ্ছে খাওয়ার পরে কয়েকদিন তারপর দেখা করে রায় আলাদার পথে আমার সে আমার সত্যি যত্ন নিচ্ছে তারপরে আমি একটু কমেছে একটু মানে হালকা ব্যথা কমছে আর আঙ্গুল গোলাল কিছু নাচতে পারি হালকা আগে শুধু আঙ্গুল গোলাল নাচতে পারি হাত গোলা সংসারটা কষ্ট কিন্তু আগের মতো না আমি পাটা কমছে একটু একটু হাঁটতে পারে হাঁটতে গেলে কষ্ট হয় টান পরে কিন্তু তারপর আমি যাই হোক যে আমার দেশে বেটা আসলো আমার থেকে একটা কাজটা সেরে ডাকাতে আসছি তার কাছে ব্যথা চিকিৎসা করবো আর আমার চোখে বিশেষ করে একটা সমস্যা মেয়ে নিয়ে আসলো মেয়ে বাসায় এখানে স্বামীর চোখের চিকিৎসা একটা করছি চোখ হঠাৎ করে আমার ব্যথা বেড়ে গেল রমজানের আগে আচ্ছা ব্যথা আস্তে আস্তে বাড়তে বাড়তে বাড়তে এমন অবস্থা হলো তো আমি এখন আমার আগের করতে আর সহ্য করতে পারি করতে পারি না উঠানামা করতে পারি না হাত খেতে পারি না কিছু ধরতে পারি না ব্যথা অনুভবত বাথরুমে যেতে হলো কারো হ্যাঁ বাথরুমে করতে গেলে হলে কারো সাহায্য হ্যাঁ, হ্যাঁ, অন্য সাহায্য নিতে হয় যে মানুষটা সারা জীবন অন্যকে সহযোগিতা করেছেন অন্যকে সাহায্য করেছেন মাত্র পঁয়ষট্টি বছর বয়সে আপনি দেখছেন হাত নাড়তে পারছেন না কোমরের ব্যথায় কাঁধের ব্যথায় পায়ের ব্যথায় পুরো শরীর আপনার ব্যথায় জর্জরিত জর্জরিত এমন ব্যথা মানে অস্থির হওয়ার অবস্থা আচ্ছা। মানে কাছে দেখতে গেলে মনে হয় আমাকে ভারী মারছে ধাক্কা মারছে মানে দেখলেও ভয় লাগছে যে লাগলে হয়তো আমার ব্যথা ধাক্কা মেরেছে মানে হাত গলে এমন হতো তারপরে যাই হোক তখন মানে চিন্তা ভাবনা করলো যে এই ডাক্তার কোন ডাক্তার দেখাবে ভেবে চিন্তা পাওয়া যাচ্ছে না আচ্ছা। তখন ছেলে বললো অলরেডি অনেক ডক্টর দেখে ফেলে গেছেন কোনো লাভ হ্যাঁ, কোন ডাক্তার দেখাবে কি অর্থোপেডিক দেখাবে নাকি নিউরো দেখাবে নাকি বাচ্চা ডাক্তার দেখাবে তো আমার মেয়ে সিদ্ধান্ত আছে আগে আগে বাচ্চা ডাক্তার তো দেখায় অথবা নিউরো দেখায় দেখায় দিক না হতো আর দিকে তো যাক আমার গুণে যেভাবে হোক আল্লাহ তাল্লাহ একটা হঠাৎ করে আমার এক আত্মীয়ের সাথেই আলাপ হলো আমার মেয়ে আচ্ছা। তো সে এখানে থাকে না সে কিছু করতে পারে না ওখান থেকে খালি ইয়া করে যোগাযোগ করে আমি এই যোগাযোগ সব কিছু বললো যে আমার আমার তো অবস্থা ওর কোথায় নিলে ভালো হইতে পারে আমি তো চিন্তা করে পাইতেছি না তো সমস্যা হয়েছিল মনে হয় ওনার চিকিৎসাতে একটু ইয়ে হয়েছে আচ্ছা, মানে হ্যাঁ উনি চিকিৎসা নিয়েছেন হ্যাঁ এখন উনি কেমন আছেন এখন উনি মোটামুটি ভালো আছে আচ্ছা তো উনি বলতেছে আগে আমি তো করেছি এবং ইয়াতে ডাক্তার আছে সে বলিতে আমি ওনার সাথে তোমার যোগাযোগ করে আচ্ছা উনি প্রথম আমাকে এখানে নিয়ে করে হ্যাঁ এখানে ভর্তির ব্যবস্থা করেন ডাক্তার যোগাযোগ করেন করার পরে আমরা আসা ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন করলাম এক সপ্তাহ বাসায় ওষুধ খেলাম তো উনি সব পরীক্ষা নিরীক্ষা করলো আসার পরে উনি অনেক টেস্ট দিল প্রথম দিনেই টেস্ট হ্যাঁ, হ্যাঁ। টোস্ট করায়া এমআরআই সহ সব কিছু করাইয়া পরে আমাকে টেস্ট শুরু করলো করার পরে আমি এক সপ্তাহ ওষুধ খাওয়া পর তারপরে গত একুশ তারিখে ভর্তি হয়েছি আচ্ছা, আচ্ছা। আমার তো খুবই খুবই অবস্থা হ্যাঁ। মানুষ তো আমার ব্যথায় কিছুই অবস্থা কি কি না তারপরে যাই হোক আল্লাহ আমাকে এখানে আনার পরে যাওয়ার পরে আস্তে আস্তে ব্যথাটা একটু কমে আসতেছে আঙ্গুলগুলো নাড়াচা করতে পারি আচ্ছা এই একটু আশার আলো দেখতে হ্যাঁ তারপর আস্তে আস্তে এই আমার আল্লাহ এখন আজকে কততম দিন জি আজকে কততম দিন আপনার আজকে কততম দিন এই টিপিআরসি হসপিটালে কতদিন হয়েছে আজকে আজকে মনে করেন আঠারো উনিশ দিন আজকে উনিশতম দিন কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো আছি আচ্ছা আমাদের দর্শকদের জন্য এই যে দীর্ঘদিন যাবৎ আপনি বিভিন্ন ডক্টর দেখিয়েছেন ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন বিছানা থেকে উঠতে পারতেন এই যে কষ্ট করে একটা সময় একজন আত্মীয়ের মাধ্যমে আপনি সবার প্রথম জানতে পারেন আপনার যেটা বলেছেন ভাগ্যক্রমে আপনি জানতে পারেছেন এবং এসে আজকে আপনি সঠিক চিকিৎসা পেয়েছেন আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন আপনি এখন আমি এখন সুস্থ হওয়ার পরে আমি আশা করি আমার ছেলে কাছে আবার ফিরে যেতে পারবো এটুকু আমার আচ্ছা, ঠিক আছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি একজন ব্যথার রোগী এখানে এসেছি আজকে প্রায় বিশ দিন আমি এখানে এসে অনেক সময় উপকার পেয়েছি আমার যা আমি আশা করিনি করে যে আমি এটাকে করতে পারবো আল্লাহ পাক এদের সহযোগিতা আছে আর যে চিকিৎসার মাধ্যমে আমাকে অনেক সুস্থ করছে আমি সেগুলো আশা করব সবাই আপনারা যাদের কোনো রকম সমস্যা থাকে তারা এখানে ডিটিএসসি সাহায্যে নিজেদের চিকিৎসা ব্যবস্থা নিতে মূল আলহামদুলিল্লাহ আসসালাম দর্শক আমাদের এই মা একটা সময় উনি মানুষ গড়ার কারিগর ছিলেন ওনার হাত ধরে শিক্ষার আলো দেখেছে এরকম হাজার হাজার শিক্ষার্থী আমাদের এই